so hey what is up guys সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর টোয়েন্টি টোয়েন্টি সবার ভালো কাটুক এটাই আমি চাই আজকে এই ভিডিওটা আমার চ্যানেলের ইনফরমেশনের ওপর দু হাজার পনেরোই চ্যানেল স্টার্ট করার পর থেকে অনেক কিছু ভেবেছিলাম করব কিন্তু কিছু করে ওটা হয়নি সো এইবারে টোয়েন্টি নাইনটিন শেষ নতুন বছর শুরু টোয়েন্টি টোয়েন্টি রেজলিউশন হচ্ছে যে এই বছর খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের সবার আরও ভালো লাগে আরও ভালো করে চ্যানেলটাকে বুঝতে পারো আরও ভালো ভালো ভিডিও দেখতে পারো আর হয়তো যেই ভিডিওতে যেই জায়গাগুলো দেখাবো বা যেই জায়গায় যাবো সেই জায়গায় তোমরা আগেও গিয়ে থাকতে পারো কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে জায়গাটার বিষয়ে আরও কিছু নতুন জানাতে পারবো মজা করতে পারবে স্টে কানেক্টেড আমার সঙ্গে থাকো আর যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি এই ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটাও একটা লাইক দিয়ে দাও সব শেষে বলবো যে নিউ ইয়ার সবার ভালো কাটুক সবাই আনন্দে থাকো আজকের দিনটা ভালো করে কাটাও খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ব্লগে so be safe be creative